আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেই বিষয় হচ্ছে কুয়েতে অনলাইনে নারী গৃহকর্মী কেনাবেচা হচ্ছে এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক অনুসন্ধানে কুয়েতে ইন্টারনেটে গৃহকর্মীদের দাস হিসেবে ব্যবসার তথ্য পাওয়ার পর তদন্তের কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ বিবিসি নিউজ অ্যারাবিকের তদন্তে দেখা যায় গুগল ও অ্যাপেল অ্যাপসের মাধ্যমে ইন্টারনেটে দাস ব্যবসার পাশাপাশি ফেসবুক মালিকানাধীন ইনস্টাগ্রামেও এই ব্যবসা চলছে অনলাইনের মাধ্যমে নারী গৃহকর্মীদের ক্রয় বিক্রয় করা হয় বিক্রির সময় হ্যাশট্যাগে লেখা হয়েছে মেডস ফর ট্রান্সফার হস্তান্তরের জন্য গৃহকর্মী বা মেডস ফর সেল বিক্রয়ের জন্য গৃহকর্মী তবে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন এর সাথে জড়িতদের এসব বিজ্ঞাপন সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে তাদের একটি মুচলেকায় স্বাক্ষর করতে হবে যে ভবিষ্যতে তারা এই ধরনের আর কোনো কাজ করবে না কুয়েতের পথে ঘাটে চলাফেরার সময় আপনি এই নারীদের দেখতে পাবেন না তারা বদ্ধ দরজার পেছনে থাকে যাদের মৌলিক অধিকারগুলো থাকে না তারা ছুটি পায় না এবং বেশি দরদাতার কাছে বিক্রি হয়ে যাওয়ার ঝুঁকিতে থাকে তবে একটি স্মার্টফোনের অ্যাপ ব্যবহার করে আপনি এই নারীদের হাজার হাজার ছবি দেখতে পাবেন সেখানে তাদের শ্রেণী বর্ণ সহ বিস্তারিত তথ্য পাবেন এবং মাত্র কয়েক হাজার ডলারের বিনিময়ে তাদের কিনতে পারবেন বিবিসির অ্যারাবিকের একটি গোপন অনুসন্ধানে দেখা গেছে দেশটির বিস্তার হতে থাকা অনলাইন ব্ল্যাক মার্কেটে গৃহকর্মীদের অবৈধভাবে কেনাবেচা করা হচ্ছে এর অনেক ব্যবসা ফেসবুক মালিকানাধীন ইনস্টাগ্রামে হচ্ছে যেখানে বিশেষ হ্যাশট্যাগ দিয়ে ছবি আপলোড করা হচ্ছে এরপর ব্যক্তিগত মেসেজে দরদাম চলছে এর বাইরে গুগল ও অ্যাপেলে অনুমোদিত অ্যাপের মাধ্যমে গৃহকর্মীদের বেচাকেনা চলছে পাশাপাশি এই ব্যবসা চলছে ই কমার্স ভিত্তিক কয়েকটি ওয়েবসাইটেও ছদ্মবেশে দাসত্ব প্রতিরোধ বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত উর্মিলা ভোলা বলেছেন তারা একটি অনলাইন দাস ব্যবসা চালু করেছে গুগল অ্যাপ ফেসবুক বা অন্য কোনো কোম্পানি যদি এই ধরনের অ্যাপ হোস্টিং করে থাকে তাহলে তাদেরও জবাবদিহিতার আওতায় আনা উচিত এই বিষয়ে জানার পর ফেসবুক জানিয়েছে তারা এই ধরনের হ্যাশট্যাগ নিষিদ্ধ করে দিয়েছে গুগল আর অ্যাপেল জানিয়েছে এই ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করার জন্য তারা অ্যাপ ডেভেলপারদের সঙ্গে কাজ শুরু করেছে কুয়েতের দশটি বাড়ির মধ্যে অন্তত নয়টি বাড়িতে গৃহকর্মী থাকেন যারা দরিদ্র দেশগুলো থেকে আয় রোজগারের আশায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাড়ি জমান সদ্য কুয়েতে এসেছেন এমন এক দম্পতির ছদ্মবেশে বিবিসি অ্যারাবিকের গোপন অনুসন্ধানী দল সাতান্ন জন অ্যাপ ব্যবহারকারীর সঙ্গে কথা বলেছে এবং কয়েক ডজন ব্যক্তির সঙ্গে দেখা করেছে যারা তাদের বাড়িতে থাকা গৃহকর্মীকে ফোর সেল নামের একটি অ্যাপ ব্যবহার করে বিক্রি করতে চান এই বিক্রেতার গৃহকর্মীদের পাসপোর্ট জব্দ ও বাড়ির ভেতর তাদের আটকে রেখেছে গৃহকর্মীদের কোনো ছুটি দেওয়া হয় না তাদের ফোনের সুবিধা দেওয়া হয় খুবই কম অথবা একেবারেই দেওয়া হয় না ফোর সেল নামের একটি অ্যাপ ব্যবহার করে তাদের জাতি এবং মূল্য হিসাবে ফিল্টার করেও গৃহকর্মীদের বাছাই করা যায় একজন বিজ্ঞাপনদাতা লিখেছেন আফ্রিকান কর্মীরা পরিষ্কার আর হাসি খুশি আরেকজন লিখেছেন নেপালি কর্মী যারা ছুটি চাইতে সাহস করে না যখন এই বিক্রেতাদের সঙ্গে বিবিসি টিমের কথা হয় বেশিরভাগ সময় তারা বর্ণবাদী মন্তব্য শুনতে পান একজন বিজ্ঞাপনদাতা বলেছেন ভারতীয়রা সবচেয়ে নোংরা যারা এইসব অ্যাপ ব্যবহার করেন তারা নিজেদের এই নারীদের মালিক বলে মনে করেন তাদের কোনো মৌলিক অধিকার দেওয়া হয় না সপ্তাহে একদিন এমনকি এক মিনিটেও ছুটি দেওয়া হয় না একজন পুলিশ কর্মকর্তা বিবিসির টিমকে বলেছেন বিশ্বাস করুন সে খুবই ভালো সে হাসি খুশি থাকে আপনি যদি ভোর পাঁচটা পর্যন্ত তাকে জাগিয়ে রাখেন সে অভিযোগ করবে না তার কথায় বেরিয়ে আসে যে কিভাবে নারীদের পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে তিনি বলেন আপনি যদি কোনো গৃহকর্মীকে ছয়শো কুয়েতি দিনারে কেনেন তাহলে তাকে আবার এক হাজার কুয়েতি দিনারে বিক্রি করতে পারবেন তিনি পরামর্শ দেন কিভাবে তার সঙ্গে বিবিসি টিমের আচরণ করা উচিত তার পাসপোর্ট কখনোই তাকে দেবেন না আপনি তার স্পন্সর আপনি কেন তাকে তার পাসপোর্ট দেবেন একটি ঘটনায় বিবিসির টিমকে ফাত্তু সদ্য নাম নামে ষোলো বছর বয়সে একজন গৃহকর্মীকে কেনার প্রস্তাব দেওয়া হয় যদিও দেশটিতে একুশ বছরের নিচে গৃহকর্মী আসা নিষিদ্ধ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ